আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেটেড ভিডিওতে বা হচ্ছে আমাদের বিভিন্ন স্কুল কলেজের নাইন থেকে ইন্টারমিডিয়েট বিভিন্ন বইগুলোতে আমরা বিবর্তন নিয়ে বেশ কিছু আর্টিকেল দেখা যায় আচ্ছা। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতেছি যে মানুষ একটা সময় সিম্পাঞ্জি ছিল সেখান থেকে আসলে লেজ হারাতে হারাতে হারাতে হারাতে সময় পরিপূর্ণ বর্তমান মানুষ রূপে মানুষ সেটা চলে যাচ্ছে তো এটার উপরে সাইন্টিফিক রিসার্চ আছে এটাতে অনেকে বিশ্বাস করে অনেকে করে না অনেকের অনেক ধরনের অপিনিয়ন আছে তো এই বিষয়ে আপনার অপিনিয়নটা কি আমার কী অপিনিয়ন থাকতে পারে লাইক আপনি জিনিসটা কতটুকু বিশ্বাস করেন বা এটা আসলে সঠিক কিনা আপনি কি মনে করেন বা মানে একটা সময় আমাদের পূর্বপুরুষরা শিম্পাঞ্জি ছিল যেটা মানুষ বলে থাকে অনেকে সেটার সম্পর্কে আপনার মতামত এটা ইজ ইট ট্রু মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় আপনার পূর্বপুরুষ শিম্পাঞ্জি ছিল বা নাই ইভলিউশন তো হয়েছে নিশ্চয়ই কারণ আমরা তো মানে এটা তো স্কুলে কলেজেও পড়েছি ডারউইনের থিওরি আচ্ছা তা যেভাবে আমাদের যেমন প্রচুর বায়োলজিক্যাল পরিবর্তন হয়েছে আমাদের যেভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়েছে সেই মতো আমরাও নিজেদের মানিয়ে নিয়েছি প্রকৃতির সাথে বাট এটা কি অন্য একটা প্রজাতি থেকে লাইক শিম্পাঞ্জি থেকে মানব সৃষ্টি বা মানুষের বর্তমান মানুষ মানে এই যে একটা ম্যাক্রো ইভলিউশন যেটা বলা হয় মানে এটা কি আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনার কাছে মনে হয় এটা ট্রু টু সামট আমি অ্যাকসেপ্ট করি কারণ জেনেটিক্সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো তাই বলে জিন্স একসময় ছিল আমাদের আর সেটা থেকে আস্তে আস্তে বদলে মিউটেট করে তো হয়েছে সেটা আচ্ছা তাহলে আমি আপনার কাছে মানে কয়েকটা জিনিস জানতে চাও আর কি হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যেটা জানি যে ট্রানজিশনাল স্পিসিস অর্থাৎ মানুষ এবং বানর বা শিম্পাঞ্জি এদের মধ্যবর্তী যে স্পিসিসটা অর্থাৎ একদম পরিপূর্ণ বানরও না একদম পরিপূর্ণ মানুষও না কিন্তু দুইটার মাঝখানে যে স্পিসিসটা এটাকে বলা হয় ট্রানজিশনাল স্পিসিস তো সেই ট্রানজিশনাল স্পিসিসগুলো এখন কেন নেই সেটা মানে আপনি খুবই মানে আমি সেই ফিল্ডে নেই বাট মানে, মানে এটার অ্যাকুরেট অ্যান্সার আপনার কাছে হয়তো জানা নেই এইভাবে হয়তো জানা নেই আচ্ছা। সেইভাবে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন শো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকে আমরা আছি যমুনা ফিউচার পার্কে আমাদের আজকের শো এর নাম হচ্ছে ইসলাম ভার্সেস মানুষের চিন্তা আর আজকে আমরা কথা বলবো বিবর্তনবাদ নিয়ে অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় দেখে থাকি মানুষ বানর থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মানুষ হচ্ছে এই বিষয় নিয়ে মানুষের মতামত এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি কি সব কিছু নিয়ে কথা হবে আমার সাথে আছে আমাদের তুষার ভাই আশা করতেছি এই এপিসোডে আপনারা অনেক কিছু নতুন শিখতে পারবেন জানতে পারবেন এবং তথ্য নিয়ে খুবই অবাক হয়ে যাবেন আমাদের মানুষের চিন্তাভাবনা কীরকম ইসলামে কী বলা আছে বিজ্ঞানীরা কী বলেন এবং ইসলাম বিদ্বেষী বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তথ্য আমরা হয়তো পেয়ে যেতে পারি তো আমার মনে হচ্ছে ইব্রাহিম ভাই কথা বলতে গিয়ে অনেক সময় একটা ডিসকাশন বা একটা ডিবেটও হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদের সাথে আজকে আমাদের দুই দিনী ভাই আছেন আমরা যদি দিনী ভাইদের দিকে একটু দেখাই আমাদের আলামিন ভাই আমাদের সাথে আছেন আমাদের শেখ সাইম সাইডিয়ার ভাই আমাদের সাথে আছেন সো আজকে ইনশাল্লাহ আমরা যে এপিসোডটা করতে যাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আজকের যে স্পন্সার বারাকার রাহমা তাদের পক্ষ থেকে প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য গিফট আছে এবং দুটি মেগা গিফট রয়েছে সো কারা এই মেগা গিফটটা জিতে নেবে ইব্রাহিম ভাই আপনার কী মনে হচ্ছে আমার মনে হচ্ছে যারা ভালো পারবে তারাই মেগা গিফট পাবে এবং দর্শক প্রতিটা মেগা গিফটের দাম হচ্ছে ছয় হাজার টাকা করে অর্থাৎ ছয় দুগুনে বারো হাজার টাকার মেগা গিফট প্লাস অনেকগুলো কো গিফট রয়েছে সো আজকের পর্বটি বেশ স্পেশাল আমাদের সাথে চলুন আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাদের নাম Naimul Hasan Ananta Fuad Ahmed three young man okay so তোমরা তো সায়েন্সে পড়েছিল কে তোমাদের মধ্যে সবাই সবাই ও মাশাআল্লাহ then it's going to be a very juicy discussion আমরা কিন্তু একটা জিনিস বায়োলজিতে দেখছি কম বেশি যে বানর মানে ফার্স্ট টাইম ছিল দেন এই দেন এই দেন এই জিনিসটা যে আমরা দেখলাম এটাকে মনে হয় ইন শর্ট বিবর্তনবাদ বলে রাইট যুগ বিবর্তনবাদ বলে সো সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু মানুষ তাহলে আগে বানর ছিল আস্তে আস্তে মানুষ হয়েছে so what's your opinion on No comments. Like, man, মানে, do you believe that this is actually happening? Uh, Or actually happened? মানে, আছে মানে, হ্যাঁ। আমার মনে হয় আমি যতটুকু বইয়ে পড়ছি আদম আলাইহিসসালাম জন্ম নিয়েছে ওনার থেকে আমরা মানব জাতি আমার ইউ স্ট্রংলি বিলিভ দ্যাট মানে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন তোমার সূরা হুজরাতের তেরো নম্বর আয়াত হ্যাঁ। এবং সূরা নিসাতে প্রথম দিকে ডিসকাশন করেছেন যে আমরা আদম আলাইহিসসালাম হ্যাঁ মানে ওনাদের তো ওনাদের থেকে আমরা সো ইজ নো বানর শিম্পাঞ্জি হ্যাঁ, ইঁদুর বিড়াল মহিষ গরু গাধা ছাগল কিছুই বিড়াল ওরা আছে কিন্তু মানে বানর থেকে আসছে হ্যাঁ, আমিও সেটাই মনে করি বানর থেকে আমাদের সৃষ্টি অসম্ভব এটা আচ্ছা, দুই বন্ধু এক সাইডে আছেন এক বন্ধু এক সাইডে আছেন আই মানে থিঙ্ক সবাই আমরা ফ্রেন্ড সো ফ্রেন্ডলি ভাবে জিজ্ঞেস করছি ওয়াই ডু ইউ থিঙ্ক বা বিলিভ এটা হচ্ছে মানে পিছনে একটা যুক্তি তো থাকবে ওর তাই না তোমার ফ্রেন্ড বলতেছে বলে তো একটা যুক্তি থাকবে তো যুক্তিটা যদি একটা আমাদের সাথে শেয়ার করো মানে নো অফেন্স আমি তোমাকে বলতেছি না ইউ হ্যাভ টু ই অপ্রেস অথবা এরকম কোনো ফিল নিয়ে বলতে হবে ফিল ফ্রি টু ডিসকাস এটা হচ্ছে যে প্রাচীন যারা আমাদের যারা মুরব্বী ছিল ওনারা হয়তো কথা বের করছে এরকম মানে ওনারা হয়তো কথা বের করছে নাকি ওনাদের সময় এরকম হয়েছে এরকম না না এরকম কিছু না ওনাদের হয়তো কথাটা বের করছে মানে ওখান থেকে জিনিস আসছে বাট অবভিয়াসলি আমরা সায়েন্সে পড়াশোনা যে তোমরা করছো you guys should be smart enough to study অবশ্যই এটা আমাদের পড়ালেখা করা উচিত এবং যতটুকু স্টাডি থেকে জানা গেছে যে শিম্পাঞ্জি এবং মানুষের যে জিনোম একশো সাতাশে জিনোম মানে প্রোটিন এগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে তার আশি পার্সেন্ট ম্যাচই করে ম্যাচই করে না সো তুমি চিন্তা করো এই ধরনের গবেষণার তথ্যকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে ডিস্টার্ব করি ওইভাবে কি স্টাডি করি করি না সো আমাদের কোনো একটা তথ্য দিলে অবশ্যই এটার ভিতরে আমাদের যাওয়া উচিত এবং পড়াশোনা আলোকের ব্যাখ্যার পাশাপাশি সায়েন্স যেহেতু উইথ প্রুফ বিলিভ করে সব কিছু সো আমাদেরও কি ওই প্রুফটা নিয়েই পড়া করতে হবে সো এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা ফেথ বিলিভ বা ফেথ রাখি অনলাইনে বিভিন্ন অ্যানিমেশনে দেখি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে গেলে দেখি পাঠ্যপুস্তকে পর্যন্ত এগুলো চলে আসতেছে তো ডিউ গাইজ বিলিভ যে এই জিনিসটা রং ভাবে আমাদের কাছে প্রমোট করা হচ্ছে like this is this has no base কোনো প্রমাণ নাই একটা তথ্য ওভাররাইড করে দেওয়া হচ্ছে ব্রেনে ডু ইউ থিঙ্ক জাস্ট ফেকটা শেয়ার করো কি মনে হয় আমি তো অবশ্যই uh, একবার না একবার দেখেছো মানে এই হয় দেখছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা মুসলিম হই মুসলিম আমরা বিলিভার হই মানে বিশ্বাসী হই আমাদের আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই বিশ্বাস ফেইথটা রাখা উচিত সায়েন্স পঁয়ষট্টি বছর আগে একটা তথ্য দিচ্ছে বাট আজকে বা কালকে এটা চেঞ্জ হয়ে যেতে পারে with proof it changes but Quran কি কখনো চেঞ্জ হচ্ছে না so we all are on that point তো থ্যাংক ইউ ব্রাদার্স তোমার সাথে পার্টিসিপেট করলো আই থিঙ্ক তোমরা কিছু না কিছু জানতে পেরেছো রাইট সো তোমাদের সবার জন্য আমাদের মানে আজকের শোয়ের স্পন্সার বারাকান আমার পক্ষ থেকে একটা গিফট আছে সো এটা করে সবাই মিলে আজকে স্পন্সারকে অনেক ধন্যবাদ বারাকান আমার তাদের এখানে আপনারা আমাদের মা বোন ছেলে মানে মেয়ে ছেলে এবং বাচ্চারা যারা আছে আর কি বাসায় তাদের জন্য বিভিন্ন রকম গিফট আপনার সেখানে কিনতে পারবেন সকল তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন এবং আজকে আমাদের তিন ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে পার্টিসিপেট করার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থ্যাংক ইউ স্যার আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জার্নালে বিভিন্ন লেখাতে আমরা দেখে থাকি যে মানুষ একটা সময় শিম্পাঞ্জি ছিল সেখান থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে এরকম একটা জিনিস প্রচলিত আছে বা এটা নিয়ে একটা সাইন্টিফিক রিসার্চ আছে এবং আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি লাইফের অর্থাৎ ইন্টারমিডিয়েট অনেক জায়গায় সেটা শেখানো হয় পাঠ্যক্রমে সো এই বিষয়ে আপনি একটা একজন ডক্টর আপনার এই বিষয়ে মতামত থাকে মানে আপনার একদম অনেস্ট অপিনিয়ন এটা কি সম্ভব কি সম্ভব না বা আপনার কি মনে হয় কি বললেন যেন মানুষ মানে বিবর্তনবাদ যে বিষয় হ্যাঁ, বিবর্তনবাদ হ্যাঁ আমি বিশ্বাস করি মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে বা শিম্পাঞ্জি থেকে এসেছে এরকম বলা তো এটা মানুষ শিম্পাঞ্জি থেকে এসছে কথাটা ঠিক না মানুষ বানর বা শিম্পাঞ্জি থেকে এসছে ঠিক না মানুষ তো আসলে একটা বিবর্তনবাদ তো আছে নিশ্চয়ই আছে আচ্ছা, কিন্তু সেটা শিম্পাঞ্জি বা বানর থেকে কিনা I am not sure but আপনি বিলিভ করেন যে মানুষের মানে মানুষ মানুষ থেকে না অন্য একটা গোত্র থেকে যেরকম একটা জিনিস আপনি বিলিভ করেন বা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি মনে করেন অন্য একটা গোত্র মানে মানে যেমন অনেকে বলে থাকে আমরা যেমন বিভিন্ন ভিডিওতে অ্যানিমেটেড ভিডিওতে দেখি যে মানুষ হচ্ছে মানে আগে বানর ছিল বা সেখান থেকে আস্তে আস্তে লেজ হারাতে হারাতে হারাতে হারাতে পুরো মানুষ হয়েছে বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও ইউটিউবে ফেসবুকে অ্যাভেলেবেল আছে আর কি স্যার তো সেই সমস্ত ভিডিওতে আমরা এগুলো দেখে থাকি তো আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটা বৈজ্ঞানিক রিসার্চ আছে এবং অনেকে এটার বিপক্ষেও বলে যে না এটা সত্যি না যার যার নিজস্ব মতবাদ তারা দিয়ে থাকে তো মানে আপনার জিনিসটা জানতে চাচ্ছিলাম যেহেতু আপনি একজন ডক্টর একজন ওয়েল নন আপনি একজন এডুকেটেড পার্সন <laughs> এটা এটার সম্বন্ধে আমি আসলে মানে মানে কনক্রিট কোনো আইডিয়া নেই কনক্রিট আপনি যেরকম বলছেন না এরকমই আর আচ্ছা মানে আপনি তারপর বিলিভ করেন আপনি কি এটা বিলিভ করেন যে মানুষ শিম্পাঞ্জি ছিল বা সেখান থেকে আস্তে আস্তে ঝাড়া ধারাতে হয়েছে না না আমি বিশ্বাস করি মানে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনি কী যেটা আপনি ফার্স্টে বলতেছিলেন যে আপনি মানে বিবর্তন বার্তা সত্যি হ্যাঁ আমিও বিশ্বাস করি যে মানে যেটা মাইক্রো ইভলিউশন রয়েছে হ্যাঁ। সেটা সত্যি বাট বানর থেকে মানুষ বা শিম্পাঞ্জি থেকে মানুষ মানে অন্য একটা গোত্র থেকে মানুষ আচ্ছা এমনিতে আপনি ইসলাম ধর্ম বিলিভ করেন নিশ্চয়ই এক স্রষ্টায় বিশ্বাস করেন হ্যাঁ নিশ্চয়ই প্র্যাকটিসিং মুসলিম মাশাল্লাহ তো এটার পাশাপাশি আমরা একটা সাইন্টিফিক একটা আপনাকে একটা এক্সপ্লেনেশন দিতে পারি সেটা হচ্ছে যে বিষয়গুলো বলা হয় যে বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে যারা বলে থাকে তো ওই শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যবর্তী যে স্পিসিসটা সেটাকে বলা হয় ট্রানজিশনাল স্পিসিস অর্থাৎ মধ্যবর্তী একটা সৃষ্টি বা মধ্যবর্তী একটা অবস্থান সেই ট্রানজিশনাল স্পিসিস আমাদের এই ওয়ার্ল্ডে খুঁজে পাওয়া যায় না বানর এবং মানুষের মাঝখানে যে স্পিসিসটা এবং বলা হয়ে থাকে যে শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ডিএনএ বেস পেয়ারের মিল রয়েছে কিন্তু চার পার্সেন্ট ডিএনএ বেস পেয়ারের মিলে এখানে সংখ্যাটা হয়ে যায় বারো কোটি আশি লক্ষ অর্থাৎ প্রায় বারো কোটি আশি লক্ষ ডিএনএ বেস পেয়ারের মানুষের সাথে বানরের অমিল রয়েছে এটা হিউজ অ্যামাউন্ট যারা বিবর্তনবাদী তারা জাস্ট এটাই বলে থাকে যে ছিয়ানব্বই পার্সেন্ট মিল রয়েছে কিন্তু এই যে চার পার্সেন্ট অমিল রয়েছে এবং সেটার সংখ্যা যে বারো কোটি আশি লাখ এই কথাটা কিন্তু বলে থাকে না সিমিলারলি আমরা যদি বলি আমাদের সাথে যদি বিড়ালের চিন্তা করেন বিড়ালের প্রায় নব্বই পার্সেন্ট মিল রয়েছে তাই বলে কি আমরা বিড়াল আমাদের সাথে ইঁদুরের পঁচাশি পার্সেন্ট মিল রয়েছে তাই বলে কি আমরা <laughs> ইঁদুর থেকে এসেছি এমন কিছু না আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই যে ইঁদুর বানর বিড়াল বা যেটাই বলেন এরা হচ্ছে একটা প্রাণী এবং আমরা কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য অনেক প্রাণীকে হালাল করে দিয়েছে খাওয়া যদি তাদের সাথে আমাদের ডিএনএ বেস পেয়ারের মিল না থাকতো তাহলে কিন্তু আমরা যে তাদেরকে মানে খাচ্ছি বা তারা যে আমাদের স্টোমাকে যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের হজম হতো না বা তাদের সাথে আল্লাহ তালা হয়তো একটা সিমিলারিটি এই জন্য ডিএনএ মিল রেখেছেন কিন্তু আমরা একটা ইট খেতে পারতেছি না একটা বালু খেতে পারতেছি না কারণ এদের সাথে আমাদের ওইভাবে মিল নেই সো আল্লাহ নোজ বেস্ট কোনোভাবে আমাদেরকে সৃষ্টি করলে বা কী করলে ঠিক হবে তবে আপনি যেটা বললেন যে বিবর্তন অর্থাৎ মাইক্রো ইভলিউশন অর্থাৎ একটা জায়গাতে থাকার জন্য তার যে কিছু চেঞ্জ সেটা অবশ্যই হতে পারে তবে ম্যাক্রো ইভলিউশন অর্থাৎ একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী সৃষ্টি হওয়া সেটা আসলে বিজ্ঞানের দৃষ্টিতে অনেকে অস্বীকার করেছে অনেক নোবেল প্রাইজ বিজয়ী তারাও অস্বীকার করেছে এবং আপনিও আজকে অস্বীকার করলেন as a well educated person আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আমাদের বারাকার রহমান টিমের পক্ষ থেকে আপনাকে একটি গিফট আমরা দিব ইনশাআল্লাহ বারাকা রহমা হচ্ছে একটি শপ এবং এখানে আমাদের মা বোন আমাদের যারা ওয়াইফ রয়েছেন অনেকের তাদের জন্য অনেক ফ্যাশনেবল ডিজাইনেবল ড্রেস অনেক ডিসকাউন্টেড প্রাইসে পাবেন এর সমস্ত কিছু ডিসক্রিপশন অর্থাৎ সমস্ত কিছু ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে শপিং করতে পারেন স্যার আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ গুড লাক আসসালামু আচ্ছা আমাদের একজন পার্টিসিপেন্ট আমরা পেয়ে গেছি উনি কোনো কথা কথা বলতেছেন না চোখ মুখ না কিছুই নাই সো মানে বিবর্তনবাদ নিয়ে তো আপনি বিলিভ করেন মনে হচ্ছে না উত্তরটি সঠিক হয়নি ভাই আমরা খুব সরি এই গেট আপ সেটা আমি নিতে পারতেছি না বাট আমার মনে হচ্ছে বিবর্তনবাদের রেজাল্ট খুব খারাপ হইলে মানে মানুষ কোনো ব্রেনলেসই হয়ে যাবে so please keep with the solid truth সায়েন্সে বিলিভ করলে অবশ্যই আপনি তথ্য সহকারে ইনফরমেশন সহকারে শুনবেন এরকম ডাম্ব হয়ে যাবেন না আশা করি তো ভাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও বা আমাদের স্কুল আচ্ছা, কলেজের আচ্ছা। বিভিন্ন বইতে আমরা একটা জিনিস দেখি বা শেখানো হয় যে মানুষ একসময় শিম্পাঞ্জি ছিল তারপর আস্তে আস্তে সেখান থেকে লেজ হারাতে হারাতে মানুষ হচ্ছে আপনি হয়তো এই ধরনের ভিডিও দেখেছেন বিভিন্ন ভিডিও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো এই ব্যাপারে বাট এটা এটা নিয়ে অনেক সাইন্টিফিক রিসার্চও আছে তো এই ব্যাপারে আপনার অপিনিয়ন কি জিনিসটা আপনার কাছে সত্যি মনে হয় বা মিথ্যা মনে হয় আপনার একদম অনেস্ট অপিনিয়ন আসলে হ্যাঁ আসলে একটা একটা সময় থাকে ঠিক আছে সব সময় তো মানুষের মানুষ মানুষ মাত্রই পরিবর্তন ছিল এক সময় ওই রকম ছিল আস্তে আস্তে মানুষ ডে বাই ডে ইনক্রিজ হয়েছে এখন মানে আপনার কাছে মনে হচ্ছে যে একটা সময় মানুষ ওইরকম শিম্পাঞ্জি ছিল আর কি সম্ভব হইতে পারে কিন্তু আসলে বলতে পারি না আচ্ছা মানে আপনি যেটা দেখেছেন আপনার দেখে মনে হয়েছে যে আমি এই যে ফেসবুকে ইউটিউবে অনেক কিছু দেখছি আসলে সবগুলো তো আসলে ইয়ে করা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি আপনি কি এটা মানে নিশ্চিত যে আসলে মানুষ সিম্পাতি থেকে হয়েছে বা এই ব্যাপারে আপনার অবস্থানটাই কি যে আপনি আসলে ওই পক্ষে যাবেন যে বিবর্তিত যে বিষয়টা মানুষ শিম্পাঞ্জি থেকে হয়েছে এরকম একটা শিম্পাঞ্জি বলতে শিম্পাঞ্জি বা বানর মানে একই কাছাকাছি আর কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা তাই না মানে মানে যেটা আমরা দেখি অ্যানিমেটেড ভিডিওতে যে মানুষ বানর থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে লেজ হারাতে হারাতে আচ্ছা আচ্ছা তো ওই জিনিসটার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনি যেটা বলেন যে হতে পারে বা যেটা যেটা মানুষ দেখায় আর কি ভিডিও সেটা হতে পারে তো আর আমার একটা প্রশ্ন আছে যে আমরা বিভিন্ন সময় যদি বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ পড়ি সেখানে আমরা দেখতে পারবো যে ক্যামব্রিয়ান এক্সপ্লোশন নামে একটা জিনিস আছে আচ্ছা আচ্ছা সেই জিনিসটা হচ্ছে ভূপৃষ্ঠের জিওলজিক্যাল একটা ছোট্ট টাইমের মধ্যে প্রাণী জগতের প্রায় বিশটার মতো প্রাণী একসাথে আবির্ভাব ঘটেছিল এখন র্যান্ডম মিউটেশনের ফলে যদি কোনো কিছু নতুন করে পরিবর্তিত হতে বিবর্তিত হতে হয় সেটার জন্য অনেক সময়ের দরকার কিন্তু সেই ক্যামেরান এক্সপ্লোশনে একটা ছোট্ট সময়ের মধ্যে এতগুলো প্রাণী একসাথে জটিল প্রসেসে এতগুলো জটিল কমপ্লেক্স প্রাণী আসা সম্ভব না যেটা আসলে বিবর্তনবাদ ব্যাখ্যা করতে পারে না তাছাড়া আমরা যদি দেখি যে মানুষের শরীরের একটা মধ্যম আকৃতির যদি প্রোটিন আপনি তৈরি করতে চান বা সেটা যদি র্যান্ডম মিউটেশনের ফলে যদি তৈরি হতে হয় তাহলে এটার কম্বিনেশন দরকার ten to the power seventy seven যেটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অনুর সংখ্যার চাইতেও বেশি আচ্ছা আচ্ছা আর এরকম একটা মধ্যম প্রকৃতির প্রোটিন তৈরি করতে গেলে আমাদের সময় যে তিন থেকে চার বিলিয়ন বছর যেটা বিবর্তনবাদীরা বলে থাকে এটাও যথেষ্ট না একটা মাত্র প্রোটিন তৈরি করতে এছাড়া শিম্পাঞ্জি এবং মানুষের প্রোটিনগুলো একশো সাতাশটা প্রোটিনের উপর একটা গবেষণা করা হয়েছিল সেখানে গবেষণায় দেখা গিয়েছে তাদের এইট্টি পার্সেন্ট প্রোটিনের মধ্যে কোনো মিলই নেই তো তারপরে মানুষ বলতেছে বা অনেকে বলতেছে যে বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে হ্যাঁ আবার অনেক বিজ্ঞানী অনেক নোবেল প্রাইজ যারা পেয়েছেন তারা অনেকে আবার এটার এন্ট্রিতে যে না এটা সম্ভব না সো অনেক ধরনের মতামত রয়েছে আমি আপনাকে জাস্ট কিছু এক্সপ্লেনেশন বললাম যে it's not possible in my purpose কারণ আপনি যদি দেখেন বানর এবং মানুষের মধ্যে দুইটা ট্রানজিশনাল স্পিসিস থাকার কথা অর্থাৎ বানর থেকে যে মানুষ হয়েছে আপনি যেটা বললেন বানর এবং মানুষের মধ্যবর্তী একটা অবস্থান অর্থাৎ একটুখানি লেজ আছে একটু মানুষের মতো ওই যে এটাকে বলা হয় ট্রানজিশনাল স্পিসিস মধ্যবর্তী একটা প্রাণীর মতো অবস্থান সেই ট্রানজিশনাল স্পিসিস কিন্তু খুঁজে পাওয়া যায় না এখন নাই বা সব বানর কেন মানুষ হয়ে যায়নি বা বানর যদি মানুষ এখন হতেই থাকে তাহলে বানর এবং মানুষের ট্রানজিশনাল স্পিসিসটা কোথায় না আমার আমার দৃষ্টিভঙ্গি আসলে কি মানুষ আল্লাহ তালা সৃষ্টি করছে মানুষ হিসেবেই তৈরি করছে ঠিক আছে ঠিক আছে মানুষ হিসেবেই তৈরি করছে ওইটা আল্লাহ যে জিনিসগুলোর কথা বলতেছেন পশু পাখি ওটা পশু পাখিও আল্লাহ তালা তৈরি করছে ওটা ওদের হিসেবে এটা মানুষ যা বলে এটা আমার মনে হয় ভ্রান্ত ধারণা আমাদের প্রিয় নবী শেখানো পথ থেকে আমরা যেভাবে দেখে আসি এটাই মনে করি বাস্তব পথ আর এর আগে যারা ওই যে বন্য প্রাণী এগুলো আসলে ওইগুলো আল্লাহ একটা সৃষ্টি এখনই আমরা অনেক কিছু দেখতে পাই যে অনেক পশু পাখি বিভিন্ন ধরনের নতুন নতুন দেখতেছি তাই না আসলে কি এখন হঠাৎ যদি বলে ওইখান থেকে এটা তৈরি হয়েছে তা তো না এটা আল্লাহরই সৃষ্টি আল্লাহ বিষয় অর্থাৎ আল্লাহ যেটা সৃষ্টি করছে মানুষের জন্যই তৈরি করছে যা কিছু আছে দুনিয়াতে মহানবী সাল্লাহ সাল্লামের শেখানোর পথে আমরা যা দেখেছি শুনেছি এটাই আমি বিশ্বাস করি এরপরে কি হয়েছে ওগুলো আমি I don't believe it so আপনি যেটা ফার্স্টে বলতেছিলেন যে বিবর্তিত হতে পারে তাহলে না বিবর্তিত এটা আমি মানে বুঝতে পারিনি বিষয়টা এই জন্য বলছিলাম আচ্ছা, আচ্ছা। বিবর্তিত কোনো কাহিনী না এটা হচ্ছে আল্লাহ তালা যা সৃষ্টি করেছে আমাদের জন্য সব কিছু মানুষের জন্য পৃথিবীতে যা তৈরি করেছে মানুষের জন্য এই ছাড়া আর কিছুই না আর যা আছে আমাদের অভিজ্ঞতার জন্য যে আল্লাহ তালা আমাদের জন্য কী কী দেখাইতে পারে যে দেখো তোমাদের জন্য আমরা কী সৃষ্টি করছি সব কিছু মানুষের জন্য এই হচ্ছে বিষয় আর ওই জায়গায় বানর থেকে তৈরি করেছে এগুলো ফাও কথা আমার মনে হয় মার্শাল আপনি আমাদের সাথে জয়েন করেছেন আমাদের স্পন্সর বারাকার হামার পক্ষ থেকে আপনাকে একটি আকর্ষণীয় গিফট আমরা দিতে চাই এবং সেই গিফটটি বারাকার হামার পক্ষ থেকে দেওয়া হচ্ছে বারাকার হামা হচ্ছে এমন একটি শপ যেখানে আপনি চাইলে অনেক ধরনের ফ্যাশনেবল ড্রেস কিনতে পারবেন এবং যে ড্রেসগুলো আচ্ছা, আচ্ছা। আমাদের মা বোন সবার জন্যই খুবই দরকারি ড্রেস ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন সব কিছুর একদম সার্বিকভাবে আমাদের ডিসক্রিপশনে ভিডিওতে দেওয়া থাকে আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে আচ্ছা, থেকে মানুষ হচ্ছে <laughs> মানে বানর থেকে মানুষ হচ্ছে কিনা হ্যাঁ, মানে ইট কুড বি মানে আমরা তো আসলে ওইভাবে অ্যাকচুয়াল প্রুফ তো আর আমি জানি না মানে আমার কাছে তো ওই ধরনের প্রুফ নাই but that I we have seen in the books আর in the history so probably it could be but I am not hundred percent sure that it happens. আচ্ছা, since you didn't have the proof or that particular sort of knowledge on this uh, just আপনাকে হেল্প করার জন্য I share some knowledge with you সেটা হচ্ছে শিম্পাঞ্জি এবং মানুষের একশো সাতাইশটা প্রোটিন নিয়ে গবেষণা করা হয়েছিল এবং eighty percent of that experiment ended up being a failure so there was no solid proof on this still now যে বানর শিম্পাঞ্জি এই প্রজাতিগুলোর সাথে মানুষের কোনো জিনগত মিল আছে লাইক টু দ্য কোর একদম এক্সপ্লেন করা হয়েছে so after hearing that information what's your opinion then it should be true I think যেহেতু এখানে কোনো প্রুফ নেই সো প্রবলি অ্যাকচুয়ালি এটা could be mistake a mistake এবং ডারউইন হিমসেলফ যখন এই তথ্যটা উনি then he mention about a missing link missing লিঙ্কের কথাটা খুব স্পষ্টভাবে বলা আছে এবং যারা আমরা আর্টিকেল পড়ে থাকি বিভিন্ন জায়গায় দেখে থাকি it's a common mistake to not to look for the actual source or not to look for the proof science প্রুফের উপর বিশ্বাস করে ডু ইউ এগ্রি মানে ডেফিনেটলি হ্যাঁ ডেফিনেটলি মানে প্রুফ ছাড়া হ্যাঁ হ্যাঁ থিওরি থেকে শুরু করে দেন প্রুফ হ্যাঁ। আজ থেকে যদি 65 বছর আগে if you ended up saying radio station মনে করেন আমি আপনি শো করতেছি ওই জায়গায় আমরা বললাম যে ভাই পৃথিবীর শুরুটা কীরকম হয়েছে we had a discussion we'd have a bargain but তখনকার বিজ্ঞানের বিশেষ করত পৃথিবী হচ্ছে এটার্নাল মানে এটা শুরু শেষ কিছুই নেই আমরা সরাসরি পৃথিবীতে চলে আসছি after so many years big bang theory was discover এবং মানুষ পরবর্তী বিলিভ করে থাকলো অ্যাজ এ বিজ্ঞানী সায়েন্টিস্ট হিসাবে রিগার্ডলেস অফ রিলিজিয়ান যে এই সৃষ্টিটা কিন্তু কি একটা বিশাল ধ্বংস থেকে পৃথিবীর শুরুটা হয়েছে so with time it changes science যে প্রুফগুলো আমাদের সামনে এনেছে as a form of Darwin's theory and everything it will change with time definitely as a Muslim what I believe is আপনার সরাসরি আমি বলি সুরা গুজরাতের তেরো নম্বর আয়াতে মানে আমাদের আল্লাহ তালা সরাসরি বলেছেন যে আমাদের শুরুটা আদম থেকে শুরুটা হয়েছে আদম আলাইসালাম বিবি হাওয়া তার যে স্ত্রী ছিলেন সেখান থেকে আমাদের বংশটা স্টার্টটা হয় so I I fully feeling that and the same time সায়েন্সকে আমরা বাদ দিতে পারতেছি না as this creating a lot of misconducting so আমাদের মনে হয় এই ইন্টারপ্রিটেশনটা থেকে একটা ক্লিয়ার এভিডেন্স আসার জন্য মানে ক্লিয়ার একটা ডিসিশন আসার জন্য একটা ইভিডেন্স প্রয়োজন সো আপনি এখন ফার্স্টে যে ইনিশিয়াল থটটা আমাদের সাথে শেয়ার করলেন এখন কি আপনার থটটা সেম আছে অর ডিফারেন্ট না definitely it should be different like এটা কখনো হতেই পারে না যে মানুষ থেকে মানুষ হবে it's not could be that is similarities just a funny fact মানে আমাদের সাথে শিম্প্যাঞ্জির মানে করেন কিছু মিল পাওয়া যায় মানে জিনগত কিছু মিল পাওয়া যায় অ্যারাউন্ড নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত নাইনটি এইট এরকম একটা সংখ্যা হবে not to be exact but কলারও মিল পাওয়া যায় ষাট পার্সেন্ট পর্যন্ত but do we look like a call anyway definitely not not so অবশ্যই আমরা যখন কথা বলবো যুক্তি খণ্ডন বিশ্লেষণের মাধ্যমে কথা বলার চেষ্টা করব আর অবশ্যই আপনি আপনার অপিনিয়ন শেয়ার করছেন ভাই thank you so much thank you আমাদের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে বারাকাও মাস্কের স্পন্সার তাদের পক্ষ থেকে আপনাদের গিফট আছে ওকে থ্যাংক ইউ যদি কাইন্ডলি ভাই একটু অ্যাকসেপ্ট করতেন থ্যাংক ইউ সো বারাকানাম হচ্ছে একটি শপ যেখানে তারা বিভিন্ন ধরনের ড্রেস বানিয়ে থাকে specially for our mothers sisters wives so তাদের পক্ষ থেকে গিফট ভাইয়ের জন্য আজকে দিলাম আর ভাইয়া thank you so much for participating it was very nice to share this opinions with you thank you thank you thank you আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম আমি রিদওয়ান রিদওয়ান ভাই ভাইয়ের নাম কি ওয়ালাইকুম আসসালাম আমি জোয়ারদা তাজদিদুল নবী আচ্ছা থ্যাংক ইউ সো আমরা একটা প্রশ্ন করতে চাই মানে, মানে আপনাদের অপিনিয়ন জানতে চাই আপনাদের মতামত সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখতে পাই যে একটা গ্র্যাজুয়ালি মানুষ বানর থেকে আস্তে আস্তে লেজ হারাতে হারাতে হারাতে মানুষ হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন টেক্সটে অর্থাৎ নাইন টেনের বই ইন্টারমিডিয়েট বইতেও শেখানো হয় তো এই বিষয়টা সম্পর্কে ভাইয়ের মতামত কি এটা কি আপনার দৃষ্টিতে পসিবল বা না এটা ইম্পসিবল এটা সম্ভাবনা নাই কারণ আমরা জানি আমরা ইসলামের দৃষ্টিতে যদি দেখি তাহলে হচ্ছে মানুষ থেকে বানরের দৃষ্টান্ত পাওয়া যায় কিন্তু কোনো সময় বানর থেকে মানুষ হওয়ার দৃষ্টান্ত আমি খুঁজে পাইনি এই পর্যন্ত ইসলামের দৃষ্টিতে আচ্ছা ভাইয়ের মতামত কি এটা আমার মতামত হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ যদি বানর থেকে মানুষ হয় তাহলে সব বানর মানুষ হয়নি কেন এখনও এখনও পৃথিবীতে বানর জাতিটা আছে কেন আবার অনেক সায়েন্টিস্টরা তো বলে যে মাছের থেকে মানুষ হয় তাহলে আবার মাছ থাকে কেমনে এখন মানে পানির মধ্যে প্রাণী থাকে কেমনে তাহলে তো সবই মানুষ হয়ে যাওয়ার কথা ভাইয়া যে পয়েন্টটা বলছে খুবই মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে সব বানর তাহলে কেন মানুষ হয়ে গেল না এখনো পৃথিবীতে কেন বানর আছে তো অনেক গুড একটা পয়েন্ট বলেছেন তার মানে আপনারা বিশ্বাস করেন যে ইটস নট পসিবল আলহামদুলিল্লাহ as a Muslim as a scientist বা বিজ্ঞানের ছাত্র হিসেবে যেটাই বলেন না এখন আপনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা পসিবল না এবং আসলে সত্য ভাই যে কথাটা বললো যে তাহলে সব বানর কেন মানুষ হলো না বা বানর মানুষের মধ্যে মধ্যবর্তী স্পিসিসটা করে যেটাকে বলা হয় ট্রানজিশনাল স্পিসিস সো সেই ট্রানজিশনাল স্পিসিস কোথায় সেটা কিন্তু কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সো আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস আপনাদের মূল্যবান মতামতটি আমাদের সাথে পেশ করার জন্য আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই জন্য বারাকার আহমার পক্ষ থেকে আপনাদের দুইজনের জন্য আমাদের একটা গিফট আছে আপনারা এই গিফটটি গ্রহণ করুন বন্ধুরা আমরা মার্কেটে ঘুরছি এবং বাইরেও ঘুরলাম আমাদের হাতে ছয় হাজার টাকার গিফট ছয় হাজার টাকার গিফট বারো হাজার টাকার গিফট পাশাপাশি আরও বেশি কো গিফট রয়েছে আমাদের মেম্বারদের হাতে সো আমরা এই গিফটগুলো কিন্তু এখনও কাউকে দিতে পারছি না আমরা মানুষদের অপিনিয়ন নিচ্ছি কিন্তু সবাই খুব যে ভালো করতেছে করতেছে কিন্তু আমাদের যারা খুব বেশি ভালো করবে তাদেরকে আমরা এই ভালো গিফটটা দিব তানভীর ভাই আপনি কাকে দিবেন বারাকার আমার পক্ষ থেকে যে মেয়া গিফটগুলো আমাদের দিছে অবশ্যই এটা খুব স্ট্রং কিছু কন্টেন্টার আমাদেরকে দিতে হবে গিফটগুলো আসলে ওই মানুষগুলোকে না দিলে যারা ডিজার্ভ করে এগুলো মানে দেখতেই পারতেছেন এখন আমাদের হাতে আছে that means you still searching for that perfect candidate so আমাদের সাথে থাকুন এপিসোডটা দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো সো বেসিক্যালি আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় আর্টিকেল আকার অনেক কিছু দেখি like in a form of animation যেখানে দেখানো একটা বানর আস্তে আস্তে কেমন যেন মানুষ হয়ে গেল in scientific explanation it's called বিবর্তন বা theory of evaluation have you heard of it না দেখেছেন কোথাও আমরা মানে class nine ten intermediate biology বইয়ে মাঝে মাঝে দেখে থাকি এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ। দেখানো হয় মানে you got the concept idea so what's your opinion about this do you accept or feel free or believe in this theory slightly যে হ্যাঁ মানে মানুষ বানর থেকেই আসছে বা সামথিং আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছে না মানে like you you just heard about it from me right now few seconds এখন আপনার কি মনে হচ্ছে মানে ইট ইজ ইট ট্রু বা এটাই কি হচ্ছে বানর থেকে কি আমরা আসছি এরকম কিছু মেবি মেবি সো মানে দের ইজ এ কনফিউশন মানে you are not clear so just let me give you a scientific explanation then I will discuss something else about the scientific explanation there was an experiment যেখানে মানুষ এবং শিম্পাঞ্জির জিনোম নিয়ে দেয়ার ওয়াজ এ এক্সপেরিমেন্ট যেখানে দেখা গেছে একশো সাতাইশটা প্রোটন নিয়ে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে তার মধ্যে এইট্টি পার্সেন্টই ফেল করছে মানে নো এর নিয়ার জি the theory that we are kind of making up এবং এটাকে যেভাবে প্রমোট করা হয় হাইপোথেটিক্যালি কোনো দিক থেকে মানে প্রুফ ছাড়া সায়েন্স কখনো কোনো বিলিফ আনবে না ইভেন সিক্সটি ফাইভ ইয়ার্স এগো বিভিন্ন তথ্য ছিল সাইন্টিফিক এটা রিসেন্ট সময় কিন্তু আবিষ্কারের পর আস্তে আস্তে মিথ্যা হয়ে যাচ্ছে but only the Quran self remain solid from the day it was release till now and till the end of time so সেই অনুযায়ী সুরা হজরতের আপনার তেরো নম্বর অ্যাডটা আমরা পড়লেও বুঝতে পারি এবং সুরান নিসার প্রথম আয়াত দেখলে আমরা বুঝতে পারি যে আদম এবং হাওয়া ছিল আমাদের মুসলিমদের মানে পুরো মানব জাতির শুরু মানে সেখান থেকে আমরা বংশ হিসেবে আসছি তো এই শিম্পাঞ্জি বানর কলা বিড়াল মানে where did this come from right and belief আনতে পারতাম যে আমরা প্রুফ পেতাম but there is no proof and there is solid base so এত কিছু শোনার পর what do you think what do you understand আসলে অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি যেরকমটা আপনি বললেন যে হচ্ছে যে আমরা কনফিউশনের মধ্যে থাকি যে আমরা পুনরায় যে আপনার প্রুফ ওরকম যথাযথ যথাযথ যে প্রুফটা আমাদের কাছে নাই তো সেই ক্ষেত্রে আমরা আসলে সবাই অনেকটা কেউ এটা অনেকে বিশ্বাস করি আবার অনেকে নিচ থেকে মনে হয় যে না আসলে আমাদের কাছে যথাসম্ভত প্রুফ না থাকায় আমরা এটাকে বিশ্বাস করি না তো দ্যাটস ওয়াই আমরা সবাই একটা কনফিউশনের মধ্যে থাকি যে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কী বেসিক্যালি এটা হচ্ছে আমার ওপেনিয়ন সো মানে ইন এ নাটশেল আজকে আমরা যতটুকু কথা বললাম in the last few minutes জি জি considering all the current facts and everything proof হয় নাই কোনো দিক থেকে এই থিওরিটা ট্রু ছিল জি জি এবং সায়েন্স অলওয়েজ প্রুফে বিলিভ করে ইভেন ডারউইন পর যে কয়জন মানুষ এটা নিয়ে রিসার্চ করছেন মানে পরবর্তী বিজ্ঞানী এবং সায়েন্টিস্টরা তারা কিন্তু এটার মধ্যে গ্যাপ খুঁজে পেয়েছে there was a missing link মানে মিসিং লিঙ্কটা ছিল হচ্ছে আপনার চুরাশি দা সাত নম্বর অ্যাকচুয়ালি মানুষকে এসেছি ওরা সে কাদামাটি থেকে তো they figure that out so হয়তো আরও আড়াইশো বছর তিনশো বছর পাঁচশো বছর পর গিয়ে হইলেও science will have to admit that we are created from human being মানে নট ফ্রম বানর বিড়াল শিয়াল তিমি গরু ছাগল আই ডোন্ট নো মানে এগুলো কেন এভাবে প্রমোট করা হয় সোশ্যাল মিডিয়া কিন্তু না এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠ্যপুস্তকে পর্যন্ত প্রমোট করা হচ্ছে সো মিসলিডিং কিছু ইনফরমেশন আমাদের কাছে চলে আসতেছে and I am really happy to know যে আপনি একজন হিউম্যান বিং হিসাবে এটাকে পুরোপুরি গ্যাপ করছেন আন্ডারস্ট্যান্ড করছেন আউট অফ নো হয়ে কারো থেকে শুনে বিলিভ করেন না with proof I think study করলে আমরা সব কিছু জানতে পারবো so in a nutshell what's your final thought on this theory of ইভলিউশনের ব্যাপারে আপনার ফাইনাল থটস এটা হচ্ছে যে আসলে আমাদের নর্মালি আমরা যদিও আমরা মুসলিম সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে নর্মালি আপনার যে টপিক্সটা ছিল এটাতে আমাদের মানে সেটা হচ্ছে কি যে নিজ থেকে এটাকে একটু রিসার্চ করা ভালো অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে যদিও আমি মুসলিম আপনার টপিকস অনুযায়ী যে কথাটা আপনি আমাকে বললেন সেক্ষেত্রে এটা আমাদের নিজ থেকে কোরআন পড়া উচিত অবশ্যই সেই ক্ষেত্রে এটা যদি আমার মানে আমি ওভাবে এটা ক্যাপচার করতে পারি দ্যাটস ওয়াই যারা আমাদের গুরুজন আছে তাদের সাথে আমাদের কথা বলা বা এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানা যে আসলে যে এই সম্পর্কে কতটুকু সত্য বা তারা আমাদেরকে কেমন বুঝাতে পারে যে সেক্ষেত্রে আমি কেমন বুঝলাম আসলে এটা জেনুইনলি কীরকম তো ওভারঅল সব কিছুতে মানে সত্যটা জানা হচ্ছে আমাদের মানে I feel like I share some information with you জি জি you are kind of uh, a listener right now. Ji, But from the perspective of a believer, you should study and research whether I deliver the right information or not. Exactly. Correctly? And hopefully যারা আমাদের সাথে অডিয়েন্সরা আছেন তারাও এই মুহূর্তে ডেসক্রিপশন বক্সে আমাদের এই প্রত্যেকটা তথ্য লিঙ্ক যারা আমাদের স্ক্রিনে দর্শকরা দেখেছেন তারাও এই ভাইয়ার সাথে শেয়ার অপিনিয়নটা কিছুটাও সেম প্রকাশ করবেন কারণ আমরা বললাম আপনারা বিলিভ করে ফেলবেন ইভেন্সুয়ালি এটা হবে না ঠিকও না right approach is to study yourself dig down yourself and finally find the truth ইনশাল্লাহ আমার আপনার জন্য মানে মন থেকে অনেক বেশি শুভকামনা রইল ইনশাল্লাহ আপনি জিনিসগুলো ফিগার আউট করবেন দেখবেন এবং আমাদের টিমের পক্ষ থেকে ভাইয়াকে আমরা আজকে একটা গিফট দিতে চাচ্ছি this is uh, gift for participating with with us. Uh, so this is from Barakar Rahma. They are one of যারা হচ্ছে ফ্যাব্রিক্স বাংলাদেশের মানুষের জন্য ক্লদিংগুলো প্রিপেয়ার করতেছে এবং they are delivering excellent and premium quality So to shop from Baraka Rahma, please feel free to share or visit the links from the description and also in the comment. Thank you. Thank you brother for giving your precious time with us. On YouTube, I'm going to আপনার ভিডিও দেখি I'm going to সময় বিভিন্ন an animated video by school, college, and class 9 থেকে ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে জীববিজ্ঞান বই সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে মানুষ আস্তে আস্তে বিবর্তিত হয়েছে শিম্পাঞ্জি বা বানর থেকে একটা জিনিস দেখানো হয় এবং অ্যানিমেটেড ভিডিওগুলো তো দেখানো হয় যে মানুষ আস্তে আস্তে লেজ হারাতে হারাতে একসময় মানুষ হয়েছে তো এটার মধ্যে অনেক সাইন্টিফিক রিসার্চও রয়েছে এটা একটা আলাদা ডিপার্টমেন্টই আছে তাদের কাছে বেশ অনেক তারা দাবি করে যে অনেক শক্ত তাদের কাছে ডকুমেন্ট আছে এবং তারা এটাই বিশ্বাস করে যে বিভিন্ন প্রাণী ইনক্লুডিং মানুষ তারাও বিবর্তিত হয়েছে একটা অন্য প্রাণী থেকে সো এই ব্যাপারে আপনার মতামত কী এই ব্যাপারে আমার মতামত আমাদের ইসলামে যেটা আছে যে মানুষ আদম ইসলাম থেকে সৃষ্টি এটাই সঠিক বিজ্ঞান যেটাই ভাবতেছে বাবাই করতেছে এটা তো আমরা বিশ্বাস করবো না বা ওরা যতই প্রমাণ দেয় এটা তো আমরা আসলে বিশ্বাস করা উচিত না মুসলিম হিসাবে আচ্ছা আপনার কি মনে হয় এটা অবশ্যই আসলে ভুল একটা ধারণা যেটা বিজ্ঞানীরা করে থাকে এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ এখনও পায় নাই যে এটা আসলে বানর থেকে মানুষ জাতি আসছে আসলে মানব জাতি পূর্ব থেকেই সৃষ্টি আর বানর থেকে যেটা আছে এটা সম্পূর্ণ ভুল একটা মিথ্যা ধারণা আচ্ছা আপনাদের কাছে কোনো স্ট্রং কোনো সাইন্টিফিক কোনো লজিক্যাল পয়েন্ট আছে যেটাতে আপনি বলতে পারবেন যে আসলে মানে আপনি একটা ভালো পয়েন্ট বলতেছেন মানে হচ্ছে অনেকে যারা বিশ্বাস করে তাদের সাইন্টিফিক রিসার্চকে ভুল প্রমাণ করা আপনি যেটা বললেন ইসলামিক একটা বিশ্বাস আলহামদুলিল্লাহ সেটা খুবই ভালো ওয়েল বাট কোনো সাইন্টিফিক ফেসবুকে আসলে ওর যেগুলো পোস্ট দেখা হচ্ছে ওর দিচ্ছে আর কি ইয়ে করে তো ওইগুলোতে আসলে ওরা তো আসলে যেটা বললো যে হান্ড্রেড পার্সেন্ট আসলে কোনো তথ্য বা প্রমাণের দিতে পারে না আচ্ছা। এমনিতে দেখাচ্ছে যেগুলো আচ্ছা দ্যাট মিন্স আপনারা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এটাই বিশ্বাস করেন যে আল্লাহ তালা যেটা বলছেন জি জি সেটাই সঠিক শুধু হিউম্যান বিং না একজন মুসলমান হিসেবে আল্লাহ যেটা কোরআনে লেখছে এটা এটাই সঠিক মাশাআল্লাহ যুগে যুগে মনে করেন যে ইসলামকে সত্য কিন্তু প্রমাণ হচ্ছে যত সায়েন্টিফিক রিসার্চ চলতেছে রানিং তত ইসলামের সব বিষয়গুলোই সত্য প্রমাণিত হচ্ছে হ্যাঁ, ইনশাল্লাহ এই বিষয়গুলোও এক সময় সত্য প্রমাণিত হ্যাঁ। হবে যে হ্যাঁ, মানুষ আচ্ছা, আসলে আচ্ছা। মানব জাতি আল্লাহরই সৃষ্টি এবং এটা কোনো বানর প্রজাতি থেকে চলে আসে নাই মাশাল্লাহ ভাই সুন্দর একটি কথা বলেছেন আমি এর সাথে একটা সাইন্টিফিক পয়েন্ট আপনাদের সাথে যোগ করে দিই সেটা হচ্ছে আমাদের যে জেনেটিক ইনফরমেশনগুলো সেগুলো আমাদের ডিএনএর জিনের মধ্যে এনকোডেড করা থাকে তো আপনি কতটুকু মিউটেশন হতে পারে সেটা ডিপেন্ডেবল যদি মিউটেশনের কথা চিন্তা করি যাহলে আপনার হতে পারে আপনার ডাউন সিন্ড্রোম হতে পারে যেখানে আপনার একটা শারীরিক বিচ্যুতি ঘটবে সেটাও একটা মিউটেশনের ফলে হবে আপনার ক্লিন ফিল্টার সিন্ড্রোম হতে পারে আপনার ড্রট সিনড্রোম হতে পারে এগুলো মিউটেশনের ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্ত মানুষগুলো কিন্তু বেশি দিন বাঁচে না অর্থাৎ তাদের এই শারীরিক ত্রুটি নিয়ে তারা বাঁচেন অর্থাৎ মিউটেশনের ফলে যে পরিবর্তনগুলো ঘটে একটা মেজর পরিবর্তন সেটাতে কিন্তু মানুষ বাঁচতে পারেন আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু ইচ্ছা করলে Down syndrome Klinefelter syndrome রেখে সার্চ করতে পারেন মিউটেশনের ফলে কী ধরনের ভয়ানক চেঞ্জ এবং কত দ্রুত তারা মারা যায় সেই বিষয়গুলো আপনারা খুব সহজে তারা দেখতে পারবেন তাহলে এটা হচ্ছে একটা সাইন্টিফিক আপনাদেরকে পয়েন্ট বললাম আমরা থ্রু আউট দ্য ফুল ভিডিওতে আরও অনেকগুলো পয়েন্ট বলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বিষয়টা কেন আপনি মানেন না বা কেন আপনি মানেন এটার পক্ষে আপনি যুক্তি দিতে পারেন সো আপনাদের যার যুক্তি আমাদের কাছে ভালো লাগবে সেটা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন আমার কাছে তুষার ভাইয়ের কাছে তো আমরা সেই কমেন্টগুলো যার কমেন্ট আমার ভালো লাগবে তাদের জন্য আমরা একটা মেগা গিফট দিব ইনশাআল্লাহ আমার নাম শঙ্খ চ্যাটার্জি শঙ্খ চ্যাটার্জি আচ্ছা তো ভাই এমনিতে কী করেন আমি আর্কিটেক্ট আমি আচ্ছা আর্কিটেক্ট আচ্ছা। তো আমরা আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি জাস্ট আপনার অপিনিয়ন যেটা আপনার অনেস্ট আচ্ছা। হবে সেটা দিতে পারেন আর সেটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেটেড ভিডিওতে বা হচ্ছে আমাদের বিভিন্ন স্কুল কলেজের নাইন থেকে ইন্টারমিডিয়েট বিভিন্ন বইগুলোতে আমরা বিবর্তন নিয়ে বেশ কিছু আর্টিকেল দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতেছি যে মানুষ একটা সময় সিম্পাঞ্জি ছিল সেখান থেকে আসলে লেজ হারাতে হারাতে হারাতে হারাতে সময় পরিপূর্ণ বর্তমান মানুষ রূপে মানুষ সেটা চলে যাচ্ছে তো এটার উপরে সাইন্টিফিক রিসার্চ আছে এটাতে অনেকে বিশ্বাস করে অনেকে করে না অনেকের অনেক ধরনের অপিনিয়ন আছে তো এই বিষয়ে আপনার অপিনিয়নটা আমার কি অপিনিয়ন থাকতে পারে লাইক আপনি জিনিসটা কতটুকু বিশ্বাস করেন বা এটা আসলে সঠিক কিনা আপনি কি মনে করেন বা মানে একটা সময় আমাদের পূর্বপুরুষরা শিম্পাঞ্জি ছিল যেটা মানুষ বলে থাকে অনেকে সেটার সম্পর্কে আপনার মতামত এটা ইজ ইট ট্রু মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় আপনার পূর্বপুরুষ শিম্পাঞ্জি ছিল বা নাই ইভলিউশন তো হয়েছে নিশ্চয়ই কারণ আমরা তো মানে এটা তো স্কুলে কলেজেও পড়েছি ডারউইনের থিওরি আচ্ছা তা যেভাবে আমাদের যেমন প্রচুর বায়োলজিক্যাল পরিবর্তন হয়েছে আমাদের যেভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়েছে সেই মতো আমরাও নিজেদের মানিয়ে নিয়েছি প্রকৃতির সাথে তো এটা কি অন্য একটা প্রজাতি থেকে লাইক শিম্পাঞ্জি থেকে মানব সৃষ্টি বা মানুষের বর্তমান মানুষ মানে এই যে একটা ম্যাক্রো ইভলিউশন যেটা বলা হয় মানে এটা কি আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনার কাছে মনে হয় এটা ট্রু টু সামওয়াট আমি অ্যাকসেপ্ট করি কারণ জেনেটিক্সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো তাই বলে এক সময় ছিল আমাদের আর সেটা থেকে আস্তে আস্তে বদলে মিউটেট করে তো হয়েছে সেটা আচ্ছা তাহলে আমি আপনার কাছে মানে কয়েকটা জানতে চাও আর কি হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যেটা জানি যে ট্রানজিশনাল স্পিসিস অর্থাৎ মানুষ এবং বানর বা শিম্পাঞ্জি এদের মধ্যবর্তী যে স্পিসিসটা অর্থাৎ একদম পরিপূর্ণ বানরও না একদম পরিপূর্ণ মানুষও না কিন্তু দুইটার মাঝখানে যে স্পিসিসটা এটাকে বলা হয় ট্রানজিশনাল স্পিসিস তো সেই ট্রানজিশনাল স্পিসিসগুলো এখন কেন নেই এটা মানে আপনি খুবই মানে আমি সেই ফিল্ডে নেই বাট মানে, মানে এটার অ্যাকুরেট আপনার কাছে হয়তো জানা নেই এইভাবে হয়তো জানা নেই আচ্ছা। সেইভাবে তাহলে আমি মানে আমি আমার পারপাস থেকে আরও কয়েকটা যদি আপনাকে মানে অপিনিয়ন শেয়ার করি জাস্ট অপিনিয়ন লাইক একটা রিসার্চ হয়েছিল সেখানে শিম্পাঞ্জি যাদের সাথে আমাদের ডিএনএ বেস পেয়ারের প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট মিল রয়েছে কিন্তু ফোর পার্সেন্ট অমিল রয়েছে তো সেই ফোর পার্সেন্টে আপনার সংখ্যাটা দাঁড়ায় বারো কোটি আশি লক্ষ ডিএনএ বেস পেয়ারের একদম মানে অমিল রয়েছে একটা হিউজ পরিমাণ যদি এই বিষয়টা বিবর্তনবাদীরা বলে থাকে না জাস্ট বলে যে নাইনটি সিক্স পার্সেন্টের মিল রয়েছে কিন্তু অমিল যে চার পার্সেন্ট এবং সেই চার পার্সেন্টের পরিমাণ যে বারো কোটি আশি লাখ সেটা কিন্তু কেউ বলে না তো এখানে বিজ্ঞানীরা যেটা করেছেন শিম্পাঞ্জি এবং মানুষের প্রোটিন নিয়েছিল একশো সাতাইশটা তো একশো সাতাইশটা প্রোটিনের উপর নিয়ে পরীক্ষা করার পর দেখা গেল আচ্ছা। যে শিম্পাঞ্জি এবং মানুষের এই প্রোটিনের মধ্যে আশি পার্সেন্ট অমিল মানে মিল নেই আচ্ছা তো আরেকটা রিসার্চ হয়েছে যেখানে দেখা যাচ্ছে মানুষের শরীরের একটা মধ্যম আকৃতির প্রোটিন ফাংশনাল একটা প্রোটিন তৈরি করতে যদি র্যান্ডম মিউটেশনে হয় অর্থাৎ ডিএনএতে যদি মিউটেশন অর্থাৎ পরিবর্তিত হয়ে যদি আস্তে আস্তে যেটা বললেন আপনি যে এক সময় হয়েছিল সেটা যদি হতে হয় একটা মাত্র প্রোটিন তাও মধ্যম আকৃতির মধ্যম ঘটনার একটা মাত্র র্যান্ডম সিলেকশনের মাধ্যমে যদি হতে পসিবিলিটি থাকে সেটার জন্য ten to the power seventy seven combination দরকার যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যে গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী অবস্থিত সেই গ্যালাক্সির মুট অনুসংখ্যার চেয়েও বেশি এবং এটার জন্য বিজ্ঞানীরা বলছে অনেকে যে তিন থেকে চার মিলিয়ন মানে চার বিলিয়ন বছর সময় এটা যথেষ্ট না সো এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেমন আপনার ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন আছে তো এই এই সময়টার মধ্যে জিওলজিক্যাল খুব ক্ষুদ্র একটি স্কেলের টাইমে প্রায় বিশটা প্রজাতির কমপ্লেক্সিটি প্রাণী একসাথে আবির্ভাব করেছিল যেটা আসলে বিবর্তনবাদ দিয়ে বা ইভলিউশনের মাধ্যমে ম্যাক রিভলিউশন যে ব্যাখ্যা সেটা দিয়ে প্রমাণ করা যায় না তবে আপনি যেটা বলেছেন আপনার ইয়াকে আমি শ্রদ্ধা করি যে ইভলিউশন ম্যাক মাইক্রো ইভলিউশন যেটা অর্থাৎ ছোট ছোট পরিবর্তন হ্যাঁ মানুষ একটা জায়গায় হয়তো ঠান্ডা অবস্থা থাকে বা একটা ফিন্স পাখি ঠোঁট বড় ছোট হওয়া এই ইভলিউশনগুলো সঠিক কিন্তু লাইক আমি থেকে একটা বাঘ হয়ে যাবে একটা বাঘ থেকে আমি হয়ে যাব this is one kind of impossible thing এটা অনেকে বলতো হতে পারে যেমন আমাদের ইঁদুরের সাথে ইঁদুরের সাথে আমাদের পঁচাশি পার্সেন্ট ডিএনএ বেস পেয়ারের মিল রয়েছে কিন্তু আমরা কিন্তু ইঁদুর না হ্যাঁ, কলার সাথে ষাট পার্সেন্ট মিল রয়েছে তো অনেকগুলো বিষয় এগুলো মানে মানে আমার অবভিয়াসলি আমার এত মানে জানার আয়ত্তে নেই কারণ আচ্ছা, আমি তো তারপর আপনি আপনি হয়তো আপনি আমি যদি ভুল না করি আপনি হয়তো হিন্দু ধর্মগ্রন্থ থেকে হ্যাঁ আচ্ছা, আপনার হিন্দু ধর্মগ্রন্থও কিন্তু মানে প্রথম মানুষ মানা হয় মনুকে মানে মনুসংহিতা যে একটা ধর্মগ্রন্থ রয়েছে তো মনুসংহিতা সেই মনুকে কিন্তু প্রথম সৃষ্টির মানব হিসেবে চিন্তা করা হয় বা বিভিন্ন খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সব গ্রন্থে কিন্তু একজন মানুষ থেকেই মানুষের সৃষ্টি এটা বোঝানো হয় ধর্মীয় কালচার থেকেও সো কেউ যদি আসলে বিবর্তনবাদের ওই জিনিসটা ডিক্লাইন করে ফেলে যে না আসলে বিবর্তনবাদী সত্য তাহলে যেটা হয় যে আসলে সমস্ত ধর্ম আপনার ইনক্লুডিং আপনার হিন্দু ধর্মকে কিন্তু সেটা মানে অবিশ্বাস করা হয় আমি কোনো ধর্মেই বিশ্বাস করি না আচ্ছা আপনি কি তাহলে atheist kind of kind of atheist so আমি সেরকম বিশ্বাস করি না আর আচ্ছা, আচ্ছা। মানে আমি সবাইকে একভাবেই দেখি আচ্ছা আচ্ছা সো এটার মানে লজিক্যাল জিনিসটা আমার কাছে মনে হয় যে এই পৃথিবী পৃথিবীর মানে এই যে মিল্কিওয়ে গ্যালাক্সি বলেন এটা তো ছোট্ট একটা গ্যালাক্সি বলতে পারেন হ্যাঁ, হ্যাঁ। তো এর বাইরেও তার অনেক গ্যালাক্সি আছে এত কিছু এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতেছে বাট এটার জন্য একজন কারিগর আপনার কি মনে হয় যে একজন কারিগর দরকার একজন স্রষ্টা দরকার নেই এমনি চলতেছে যেখানে আমি আপনি আমাদের একটা ছোট্ট একটা আপনার হাতে যে মোবাইলটা আছে লাইক এটার একটা ডিসপ্লে আছে একটা ক্যামেরা আছে এটা সৃষ্টি করতে একটা মানুষের দরকার হয়েছে সেখানে আমি আপনি এত কমপ্লেক্সিটি আমার তো মনে হয় এটা অনেক বড় একটা বিষয় মানে মানে এটা আমার বিশ্বাস আমি যাই কোনো প্রমাণ নেই কিছু নেই যাই না কিন্তু এটা অনেকদিন ধরে আমার মনে হতো যেন যেমন একটা মলিকিউলের ভেতরে প্রোটন ইলেকট্রন অনেক কিছু থাকে who knows maybe those are different proton electron এগুলো সৃষ্টি করতে না না আমি সেটাই বলছি হয়তো আমরা হয়তো সেই একটা প্রোটনেই হয়তো আমরা বাস করছি আমরা তো জানি না there is a bigger molecule আচ্ছা আমার কাছে যেটা মনে হয় আমি নর্মালি যদি বলি এই যে সানগ্লাসটা আপনার হ্যাঁ, এটার দুইটা একটা ডিজাইন আছে আমার কাছে দেখলেই মনে হবে যে এটা এমনি এমনি হয় নিশ্চয়ই মানে করেছেন এর চাইতে আপনার ডিজাইন হাজার হাজার কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আপনার দুইটা চোখ হ্যাঁ, হ্যাঁ। এখানে লেন্স আছে কত আমি যে ক্যামেরা ভিডিও করতেছি এই ক্যামেরার সাথে আপনার লেন্সের বা এগুলো একটা তুলনা দেওয়া যায় আপনার টেস্ট বাট আপনার যদি টাং দেখেন জিব্বাতে একটা সেন্সেশনের ব্যাপার আছে তো এই যে বিষয়গুলো এগুলো একজন স্রষ্টা ছাড়া মানে আমার কাছে যেটা মনে হয় আমি আপনার লজিকে আপনি যেটা ইচ্ছা আপনি যেটা বিশ্বাস করেন বাট আমার কাছে মনে হয় যে এই সমস্ত কিছু সুন্দরভাবে সুশৃঙ্খল চলার জন্য অবশ্যই একজন সৃষ্টিকর্তা দরকার হ্যাঁ সে তো আছে এবার আমরা হয়তো অজান্তে কত কিছু সৃষ্টি করছি আমরা জানি না হয়তো তারা হয়তো এর মধ্যেই আছে তাহলে আমি আপনি যেটা বললেন ভাইয়া যে আপনি আসলে মানে ওয়ান কাইন্ড অফ সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আমার মনে হয় যে এই জিনিসটাতে ঠিক ইনশাল্লাহ আপনি বিশ্বাস করতে পারেন যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি ধর্মকে বিশ্বাস করি না ধর্মকে বিশ্বাস ধর্ম কাজের সঙ্গে বিশ্বাস করি আচ্ছা মানে ধর্মের বিভিন্ন বিষয়টা আপনাদের ইয়া সেটা কাজে সেটা হ্যাঁ, বিশ্বাস করি বিশ্বাস করি দিস ওয়ান পাওয়ার মানে আমার এইভাবে কথা বলি রোজ অফিস থেকে সঙ্গে আড্ডা মানে বিভিন্ন জিনিস এই ধর্ম না আমার মনে হচ্ছে আমরা আজকে মানে পরস্পর আলোচনার মাধ্যমে একটা নলেজ শেয়ারিং করতে পারলাম হ্যাঁ, সম্পর্কে আপনাদের আপনার সাথে কিছু আলোচনা করলাম সেটার আমার বিশ্বাস থেকে আমি কিছু সাইন্টিফিক্যাল পয়েন্ট বললাম যেটা জন্য আমি বিশ্বাস করি না পাশাপাশি ভাই আপনাকে কিছু রেফারেন্স দিলেন কোরআন হাদিস থেকে এবং পাশাপাশি আপনার ধর্মগ্রন্থ থেকেই এবং সম্মিলিতভাবে আপনিও স্বীকার করলেন যে হ্যাঁ আসলে একজন সৃষ্টিকর্তা আছে তার কাছে চাওয়া উচিত সেটা সেটা আমি মনে করি সেটা আমি চিরকালই মনে করি ওনার পার্সোনাল ফেইথটা এখানে আছে যে there is someone there is something your being there is something is out there আর আমার মনে হয় সেখানে যদি এটা যদি একটা it's like a tiny droplet droplet of water in ocean you know সেখানে যদি একটা ড্রপ পড়ে we will feel the waves I I believe on that right right so আমরা দোয়া করি ভাই আল্লাহ বা সৃষ্টিকর্তা আমরা যেটাই বিশ্বাস করেন তিনি আপনাকে একদম সঠিক পথ যেটা সেটাতেই পরিচালিত করুক এবং আমাদেরকেও করুক ইনশাল্লাহ এবং আপনি যে আমাদের সাথে জয়েন করেছেন এবং এত মূল্যবান সময় দিয়েছেন এজন্য আজকে আমরা এতটাই খুশি হয়েছি যে আমাদের এই প্রোগ্রামের সবচেয়ে মেগা গিফট যেটা ছিল সেটা আমরা আপনাকে দিতে যাচ্ছি আচ্ছা। এবং সেই মেগা গিফটটা হচ্ছে এটা আপনি একটু কাইন্ডলি জিনিসটা একটু আনবক্সিং করে দেখবেন আমরাও জানি এটার মধ্যে কি আছে আমাদের যে শো এর sponsor and we are so much happy we hand this over to such a kind-hearted person like you. Okay, thank you, thank you. We are very pleased, man. আপনি যদি কাইন্ডলি আমাদের এটা আনবক্স করতেন আমরা সবাই একটু দেখতাম কি আছে উই অলসো ডোন্ট নো আচ্ছা থ্যাংক ইউ জাস্ট একটু ছোট করে আনবক্সিং করতে পারেন আর কি আমি তো বারাকার রহমার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু বারাকার আমার সব থেকে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ড্রেস কিনতে পারেন বা আচ্ছা এটা একটা ফ্যাশনেবল ড্রেস যেটা মনে হচ্ছে সো এটা আপনি আপনার বাসার মা খালা বোন বা যে থাকে তাকে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আশা করি তারাও জিনিসটা দেখে অনেক পছন্দ করবে মানে ভাইয়া আজকে এক্সপেক্ট করছিলেন অনেকে পেয়ে যাবে থিং ইজ দ্যাট কি আমি এত অর্নামেন্টাল কাপড় দেখিনি মানে সত্যি করে thank you thank you so much I am honoured thank you আমরা on honour for us to have a discussion like this with you sure sure sure আমরা এত খুশি হইছি যে আসলে জোকাতে পারবো খুব সুন্দর আমি রেখে দেবো এটা বাড়িতে <laughs> অপূর্ব থ্যাংক ইউ ভাই এত কাজ করার তো থ্যাংক ইউ বারাকার রহমান আমাদের ফাইনালি আশা করি দর্শকরা দেখলেন এরকম গিফট কিন্তু আপনার জন্য জিতে নষ্ট সুযোগ আছে সো ইব্রাহিম ভাই আমার মনে হয় যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন পুরো অল ওভার দ্য শো আমাদের ভাই তো উইনার হয়ে গেছেন the next winner is going to be you so কী করতে হবে সেটার জন্য ইব্রাহিম ভাই যদি একটু বলে দিন আপনাদের সবাইকে যারা যারা উইনার হতে চান বিবর্তনবাদের বিপক্ষে অর্থাৎ কী কী সাইন্টিফিক যুক্তি আপনারা দিতে পারেন সেটা যদি কোনো ভালো যুক্তি দিতে পারেন অর্থাৎ বানর থেকে মানুষ হওয়া বা এই ধরনের বিষয়গুলো just for macro evolution micro ইভলিউশনের কথা বলতে সেটা ম্যাক্রো ইভলিউশন কেন পসিবল না এই ধরনের সবচেয়ে সুন্দর করে গুছিয়ে যারা লিখতে পারবেন অবশ্যই লেখার শেষে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি যে খুব ভালো করতে পারবেন তাকে আমরা ইনশাল্লাহ এরকম একটি প্রাইজ দিব এবং সেই প্রাইজটি পেতে পারেন আপনিও ইনশাল্লাহ দেখা হতে পারে আপনার সাথেও যদি আপনি প্রাইসটি পেয়ে যান আপনার একটি ছবি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সো দেখা হচ্ছে আপনার সাথেও আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের ফুল টিম আমাদের সাথে আলামিন ভাই আমি পাশাপাশি সাইম শাহার ভাই আমাদের ক্যামেরার পিছনে আছে রাজীব আমাদের পিছনে আছে আদনান সবাইকে এবং দর্শক শ্রোতা এখানে অনেক মানুষ জমে গিয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংকস প্রোগ্রামটি দেখার জন্য এবং যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত